হাই ফ্রেন্ড আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসছে একটা নতুন প্রোডাক্ট রিভিউ যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি এটার প্রাইস পড়েছে তিনশো সাতাশ টাকা একটা সফট একটা টি শার্ট আসছে তোমরা দেখো আমি প্যাকেজিংটা ওপেন করছি এটা তুমি পুজোতে মানে ফ্রেন্ড ভাই কাউকে দেওয়ার জন্য এটা করতে পারো খুব কম প্রাইসে খুব সুন্দর প্রোডাক্ট এটা যেরকম ফোনে দেখিয়েছিল পার্ট টু পার্ট সেরকমই এসছে সাইজ একদম ঠিক আছে তো আমি আমার দাদার জন্য এটাকে অর্ডার করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার ব্লু আরও অনেক কালার পেয়ে যাবে অপশন আমি তোমাদের দিয়ে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক তোমরা সেখান দিয়ে পারচেস করতে পারো এটা ভীষণই একদম নরম আমি ভেবেছিলাম কাপড়টা হয়তো এতটা কম প্রাইসে ভালো আসবে না বাট ভীষণই সুন্দর আর ভীষণই নরম আর সেফ খুব সুন্দর তো তোমরা যদি ট্রাই করার চেষ্টা করো তো এটা অবশ্যই তোমরা কিনতে পারো আমার পার্সোনাল ওপিনিয়ন খুবই ভালো হবে and thank you for watching সবশেষে তোমাদের জন্য কিছু স্ক্রিনশট শেয়ার করলাম দেখো এখানে তোমাদের পছন্দ মতো কালার প্লাস তোমাদের পছন্দ মতো সাইজ পেয়ে যাবে আর আমি যখন কিনেছিলাম তখন কিছুটা ডিসকাউন্ট ছিল তোমরা পুজোর সময় ডিসকাউন্টও পেয়ে যাবে